আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই যিনি দুবাইতে বেশ অনেক বছর ধরে আছেন পেশায় একজন গাড়ি চালক হেভি ভেহিকেল চালান উনি তো দর্শক ওনার যে সমস্যাটা নিয়ে উনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে ওনার ছিল ডিস প্রলাপ ছিল এর আগেও উনি একবার এসেছিলেন স্যারের কাছে বেশ অনেক দিন আগে তখন ছিল ওনার ক্যালকানিয়াল স্পার ওনার পায়ের গোড়ালিতে হাড় বেড়ে গিয়েছিল সেটার চিকিৎসা উনি করেছিলেন এবং পরবর্তীতে সেটার চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত উনি ভালো আছেন বাট পরবর্তীতে যখন ওনার আবারও ডিসপ্রোলাপস হয় সেটার জন্য উনি আবার আসেন আজকে স্যারের কাছে চিকিৎসার জন্য এবং স্যারের কাছে ভর্তি থেকে উনি ট্রিটমেন্ট নিয়েছেন ওনার সেই অভিজ্ঞতাটা আজকে আমরা একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনবো দর্শক আসুন তার আগে একটু ওনার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মাহবুবুর রহমান মাহবুবুর রহমান জি ঢাকায় কোথায় আপনার বাড়ি আমাদের বাড়ি অর্জুন বাড়ি ঢাকা দুয়ার থানা আচ্ছা আমাদের বাসা আবার ক্রিকেট খিলক্ষেতে আচ্ছা আমরা জানি আপনি প্রবাসী ছিলেন স্যার কোথায় ছিলেন প্রবাসী দুবাই দুবাইতে কত বছর হবে স্যার ওখানে ওখানে আছে টোটাল নয় বছর নয় বছর যাবত আচ্ছা আমরা জানি যে আপনি বেশ অনেক দিন আগে আরেকবার আপনি ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের কাছে এসেছিলেন আপনার পায়ের গোড়ালির ব্যথা নিয়ে কি হয়েছিল যদি একটু বলতেন ওটা হয়েছিল আমি যখন আসলাম দুবাই চেম্বি শুরুতে হ্যাঁ বাংলাদেশে আসার পরে হঠাৎ করে দশ দিন বা বারো দিন পরে যখন আমি সকাল ঘুম থেকে উঠি উঠা পড়া ওঠার পরে একজন ফ্লোরে পাড়া দিই তখন ব্যথা করে গোড়ালি এখানে আচ্ছা গোড়ালির ব্যথা করে পাঁচ দশ মিনিট পরে হাঁটার পরে আবার ঠিক যেত আচ্ছা আর আরেকটা ছিল আমার এই যে হাঁটুর পিছন সাইডে যে রক্ত ওখানে রক্তটা টান দিত কাপ মাসালে কাপ হ্যাঁ। মাসালে মানে বসার সময় এবং ওঠার সময় নাচ করতে গেলে দেখে গেছে বসতে পারতাম না আচ্ছা আবার বসার থেকে আমি উঠতে পারতাম না তো এরকম হওয়ার পরে একদিন দুদিন পরে আমি আমার ফ্রেন্ড বললো যেরকম স্যারের কথা বললাম যে এরকম থেরাপিস্ট আছে সে ঠিকানা দিল আমার ফ্রেন্ড সে অনুযায়ী আসলাম ওকে তাই সে আপনাদের পুরাতন বিল্ডিং এটা নতুন হ্যাঁ, পুরাতন যে হসপিটাল ছিল ওখানে গেলাম স্যার হিসাবে চিকিৎসা নিলাম আল্লাহর রহমতে সুস্থ গেছে তখন সুস্থ হয়ে গেছে এখন পর্যন্ত সুস্থ আছে আলহামদুলিল্লাহ আচ্ছা। এরপরে ইদানিং আমি ডিস্ক হলো আমার দুবাইতে তো ওখানে আমি কতদিন আগে এটা ঘটনাটা কোনো নির্দিষ্ট কোনো ঘটনার পর থেকে নাকি হঠাৎ করে ঘটনা হয়েছে অনেক আগে আমি ঢাকার বাসায় ধরেন বাংলাদেশ ছিলাম দুই হাজার আটের কথা এটা আমি রুমে পড়ে গেছিলাম আচ্ছা হ্যাঁ মানে খারাপ অবস্থা থেকে হাতে আমার ফ্রিজ ছিল ফ্রিজটা রুম থেকে বের করার সময় আমি পিছন মানে নিচে পড়ে গেছিলাম ফ্রিজটা কি আপনার উপরেই পড়েছিল না হাতে ছিল হাতে ছিল আমার ফ্লোরে যায় পড়ছে আচ্ছা আচ্ছা আচ্ছা স্লিপ করে পড়ে গিয়েছিল হ্যাঁ, হ্যাঁ। স্লিপ করে এবং কোমরে কিছুটা ব্যথা আচ্ছা। তখন কি অনেক ব্যথা পেয়েছিলেন নাকি তখন অত বুঝতে পারে না মানে বুঝতে তখন মানে বুঝতে পারিনি যত দিন গিয়েছে দেখেছেন হ্যাঁ, ধীরে ধীরে একটু একটু জিনিসটা খারাপের দিকে হ্যাঁ। যাচ্ছে তো রিসেন্টলি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন এটার জন্য রিসেন্টলি আমি যখন দুবাইতে ছিলাম আমি একটু পিছিয়ে যাই তখন আমি ড্রাইভিং করার সময় আমি লং টাইম ড্রাইভিং করি বারো ঘন্টা দশ ঘন্টা এক ঘন্টা এরকম তো বাসে আসার পরে প্রচন্ড মাজাটা চাপ দিয়ে ধরতো আচ্ছা হ্যাঁ। আচ্ছা চাপ দিয়ে ধরতো এরকম আবার আমি কিছু পেন কিলার খেতাম মানে ওষুধ হয়ে যেতাম আর ওষুধ ওষুধ দিয়ে যেতাম প্রপারলি ঠিক হতো না আচ্ছা এটা কি ওখানকার কোনো ডক্টরের সাজেশনে খেতেন নাকি নিজে হ্যাঁ ডক্টরের সাজেশন আমাদের ইন্স্যুরেন্স আচ্ছা। আছে হুম হুম তো তারা বললো যে এরকম এটা ইয়ে কাছে তো অর্থোপেডিক এমনি বিভিন্ন ডক্টরের কাছে তারা রেফার করতে রেফারেন্স করে তা ওখানে পরিপূর্ণ কোনো চিকিৎসা হয় না তারপরে এখানে আমি যেহেতু আগে আসছিলাম স্যারের কাছে আমি জিনিসটা জানি যে স্যার এই ট্রিটমেন্ট করে মানে আপনার পূর্ব অভিজ্ঞতা ছিল জানা হ্যাঁ, ছিল জানা ছিল হুম হুম তারপরে আমি এবারে আসে শুরু থেকে আসার পরে আমি ডাইরেক্ট স্যারের কাছে আসলাম তো আসার পরে আলহামদুলিল্লাহ আমি আর এখন পাঁচ দিন চলতেছে আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন আমাদের প্রবাসে বা আমাদের দেশে যারা দীর্ঘদিন ব্যথাজনিত সমস্যায় ভুগছেন তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন আপনার অভিজ্ঞতা থেকে তাদের জন্য যদি কিছু বলেন ওকে তো আমি দর্শকদের বলবো এবং যারা দেখতেছে আমার ভাই বোনেরা তো আমি অনেক ঘুরছি বিভিন্ন ডাক্তার গেছে ডাক্তার এই ডাক্তার তবু ডাক্তার ট্রান্সফার করছে রেফার করছে আমি অনেক মেডিসিন খেয়েছি তো পরিপূর্ণ আমি সুস্থই নাই তো আমি মনে করি যারা ডিস্কের প্রবলেম আছে বা অন্যান্য প্যারালাইসিস বা অন্য কিছু তারা এই সারে কাছে ডক্টর শবুল্লাহ প্রধানের কাছে আসলে আমি মনে করি আমি যেহেতু আমি ভালো হয়ে গেছি ইনশাল্লাহ বসে থাকবো তো আপনাকে আমি বলবো যে আপনাদেরকে যেখানে আসেন ইনশাল্লাহ ট্রিটমেন্ট করার পরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আর এখানে আমি যে পাঁচ দিন অ্যাডমিট ছিলাম এখানকার ইনশাল্লাহ মোটামুটি দেখলাম ক্লিন আছে সব কিছু ভিতরে যে নার্সের ব্যবহার এক্সিলেন্ট হ্যাঁ ওভারঅল সব কিছু স্ট্যান্ডার্ড আমার কাছে লাগছে আমি যেহেতু প্রবাসী থেকে আসছি দুবার যে সিস্টেমগুলো জেনে আসছে তো আপনাদেরকে এটাই বলবো যে এখানে ইনশাল্লাহ টিউশন নিন আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ প্রবাস জীবন যদিও এত সহজ না কাজের প্রয়োজনে আমাদেরকে যেতে হয় আমার এই ভাইকে দেখেছেন বেশ অনেক বছর থেকে উনি ওখানে ছিলেন কাজ প্রায় অসম্ভব হয়ে গেছিলো তার উপরে উনি একটু হেভি গাড়ি চালান যেহেতু হেভি ভেহিকেল চালান ওনাকে দীর্ঘ সময় ধরে ওনাকে চালাতে হচ্ছে লাইফ প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল বাট দেখুন এখানে একটা জিনিস লক্ষণীয় যে ওনার জানা ছিল আমাকে কোথায় যেতে হবে কোথায় আমার সঠিক চিকিৎসা আছে নির্দ্বিধায় চলে এসেছেন এবং মাত্র পাঁচ দিন আপনি চিন্তা করতে পারেন ডিস্ক প্রোলাপস মাত্র পাঁচ দিনে আজকে সুস্থ হয়ে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ব্যথামুক্তভাবে বাসায় ফিরে যাচ্ছেন আর কি চাই যে জিনিসটা একটা সময় আমরা কখনো কল্পনা করতে পারতাম না যে ডিস প্রোলাপসের রুগী মাত্র পাঁচ দিন মাত্র সাত দিন মাত্র দশ দিনে হাউ ইটস পসিবল দর্শক এটাই সম্ভব উন্নত প্রযুক্তি আমাদেরকে এই সুবিধা করে দিয়েছে যেহেতু আমাদের দেশে উন্নত চিকিৎসা আছে কেন আমরা নেব না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ হয়ে মানুষের মতো বেঁচে থাকবেন আসসালামু আলাইকুম